হ্যালো গেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গেস ফাইনালি আর একটি নতুন ভিডিও তো গেস এটাই হয়তো বা এমন হয়তো পারে আমার চ্যানেলের লাস্ট ভিডিও কারণ তো তিন বছর ধরে ট্রাই করতেছি সবসময় শুনতাম যে যারা চেষ্টা করে তারা কোনো সময় হার নাকি হয় না তবে এটা শুনে আমি অনেক ট্রাই করছি তো ট্রাই এরিয়াটা যে এত বড় হয়ে যায় লং টাইম হবে ওইটা কোনো দিন ভাবিনি আজকে প্রায় তিন বছর যা আমি আমার চ্যানেলে আছি তো চ্যানেলে অনেক ধরনের ট্রাই করছি যাতে আমি আমার চ্যানেলটা ইয়ে করতে পারি লাইফ টাইম নিতে পারি ইউটিউব করার জন্য খুব চেষ্টা করছি বাট অডিয়েন্সের মন রক্ষা করা যে এতটা কঠিন কোনোদিন ভাবি নাই আর অডিয়েন্সটা যে আমার প্রতি এতটা নারাজ হবো ওইটাও আমি জানি না আর ইউটিউব কমেন্টের সাথে কি করছি ওইটাও আমি জানি না কারণ আমার জন্য মতো আমি কোনো ভুল করি না এখনও যদি আমার চ্যানেল আপনারা ঢোকেন তো দেখতে পাবেন অনেকগুলো ভিডিও আছে প্রায় তিন বছর কতগুলো ভিডিও ছাড়া হইব আমি আনুমান বলতে পারবো না তো আপনারা বুঝতে পারছেন যে কতগুলো ভিডিও হইব তো এতগুলো ভিডিও হইব ছাড়ছি তো সবগুলো ভিডিওতে দেখবেন আপনারা যে অ্যাড শো করতেছে তো তার মানে বোঝা যাচ্ছে যে আমার চ্যানেলে কোনো আপাতত কোনো প্রবলেম নেই যদি প্রবলেম থাকতো তাহলে অবশ্যই এক প্লাস শো হতো না তো তারপর আমি প্রতিনিয়ত ভিডিও দিই ভিডিওর মধ্যে হয়তো ভিউ কত হয় পঞ্চাশ কি ষাট হয় এর উপরে ভিউ হয় না তারপর আমি চেষ্টা করে যেতেছি যে তিন তিনটা বছর আমি ট্রাই করছি আর পারতেছি না হাঁপায় গেছি আপনারা সাপোর্ট করতেছেন না তাই আর ভাবতেছি লাস্ট এটাই হয়তো আমার জন্য লাস্ট ভিডিও আর কোনো দিন আপনাদের সাথে দেখা হবে না লাস্ট একটা ইন্ট্রো তো শুনলে প্রথম তো ওই ইন্ট্রোটা লাস্ট হবে আমার জন্য লাস্ট এটাই আমার লাস্ট ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম